সালাম আলাইকুম সবাইকে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা সিরিজ ভিডিও বানাবো যেখানে আমি আপনাদেরকে কমপ্লিট প্রসেসটা দেখাবো একটা ইউরোপ ভিসার জন্য যে কী কী ডকুমেন্টস লাগে কীভাবে সেগুলো কালেক্ট করবেন সেটা ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করব তারই ধারাবাহিকতা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ইন্স্যুরেন্স আপনি এখান থেকে বুক করবেন আপনি নিজে নিজেই করতে পারবেন সেটা আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন বা আপনি আপনার ল্যাপটপ দিয়েও করতে পারবেন চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের ইন্স্যুরেন্সটা করার জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে গুগল গিয়ে আপনাকে লিখতে হবে যারা কাতার থেকে ইন্স্যুরেন্স করতেছেন তাদেরকে বলবো আপনারা কাতারের সবচেয়ে ভালো একটা ইন্স্যুরেন্স কোম্পানি সেটা হচ্ছে কিউআইসি আপনারা অন্য এক অন্য জায়গা থেকেও করে নিতে পারেন বা অন্য দেশ থেকে যারা করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সেই দেশের যে কোনো একটা ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে সেখান থেকে আপনি করে নিতে পারবেন তারপর আপনি এখানে যদি ট্রাভেল ইন্স্যুরেন্সে আপনি যদি গুগলে যান গুগলে গিয়ে লেখেন কিউএসি ট্রাভেল ইন্স্যুরেন্স তো সেখানে আপনার সামনে যে পেজটা প্রথম ওপেন হবে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেসটা আপনি যখন নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এখানে লেখা আছে get a code and by তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেসের দুইটা অপশন আছে একটা হচ্ছে আউটবাউন্ড ফ্রম কাতার অর্থাৎ আপনি কাতার থেকে অন্য দেশে যখন যাবেন সেক্ষেত্রে এটা করে নেবেন এবং আর একটা হচ্ছে ইনবন্ড টু কাতার অর্থাৎ আপনি যদি কাতারে আসতে চান সেক্ষেত্রে আপনি কাতারের এটাও এখান থেকে করে নিতে পারেন তো আমি যেহেতু কাতার থেকে অন্য দেশে যাব সেহেতু আমি প্রথমটা সিলেক্ট করে নেব তারপরে আপনাকে ট্রিপ টাইপ আপনার কোন ধরনের ট্রিপ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি কি সিঙ্গেল ট্রিপ করবেন না আপনি অ্যানুয়াল ট্রিপ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো যেহেতু আমি সিঙ্গেল ট্রিপ করবো সেহেতু আমি সিঙ্গেল ট্রিপটা সিলেক্ট করে নেবো তারপর আপনি এখানে দিতে হবে ডিপার্চার ডেট আপনি এখান থেকে কবে যাবেন যেহেতু আমি এখান থেকে ডিসেম্বরে যাব ডিসেম্বরের ডেটটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব ডিসেম্বরে আমি সতেরো থেকে এখান থেকে ফ্লাইট করব তো এখানে সতেরো তারিখটা আমি সিলেক্ট করে নিলাম তারপর আপনি কতদিন সেখানে থাকবেন আপনি যদি চার দিন পাঁচ দিন ডিপেন্ড করে আপনি কতদিন থাকবেন তো আমি এখানে চার দিন সিলেক্ট করে দিব যেহেতু আমি এখানে চার দিন থাকবো তো এটা যখন আপনি সিলেক্ট করবেন অটোমেটিক এখানে আপনার রিটার্ন ডেটটাও চলে আসবে অটোমেটিক তারপর আপনার কতজন লোক এখান থেকে ট্রাভেল করবেন আপনি একা ট্রাভেল করবেন আপনার পুরো পরিবার ট্রাভেল করবেন সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এখানে একজন সিলেক্ট করে দিচ্ছি তারপরের যে অপশনটা সেটা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে কিছু বলার জন্য বলতেছে সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ডান তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে ডান চলে যাবেন তারপর আপনার প্রমোশন কোড আপনার যদি কোনো প্রমোশন কোড থাকে সেটা এখানে দিয়ে দেবেন যদি না থাকে সেখানে দেওয়ার দরকার নেই তারপর এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এখানে ক্যাপ সেটা আপনি টাইপ করে দিতে হবে সেটা হচ্ছে three zero two six done তারপরে এখানে লেখা আছে গেট ইউর কোর্ট আপনার কোটেশনটা এখানে পেয়ে যাবেন আপনি এখানে সিলেক্ট করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বিভিন্ন রেফারেন্স নাম্বার সহ আপনার সামনে বিভিন্ন কোড এখানে এখানে শো করতেছে প্রথম যে কোডটা আছে সেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ রিয়াল ইওর প্রিমিয়াম হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল তো এটাকে যদি আপনি সিলেক্ট করে নেন এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে বিভিন্ন ডিটেলসটা দিয়ে দিচ্ছে একজন যাবেন সেটা তো এখানে সিলেক্ট করার পরে আপনাকে এখানে কি কি বেনিফিট আছে এগুলো আপনি ইচ্ছা করে দেখে নিতে পারেন এমার্জেন্সি মেডিকেল কভার কী কী বেনিফিট আছে সেটা আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন তারপর ট্রাভেল ইন্স্যুরেন্স কভার কী কী কভার করবে সেটা আপনাকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে তারপর এখানে নিচে যদি যান নিচে যাওয়ার পর আপনাকে এখানে প্রসিডে সিলেক্ট করে দিতে হবে প্রসিডে সিলেক্ট করার পর আপনি অলমোস্ট সিলেকশনের অপশনে চলে আসছেন তারপরে এখানে আপনার ডিটেলসটা দিয়ে দিতে হবে আপনার এখানে নামটা দিয়ে দিতে হবে ইন্স্যুরেন্স তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনার এইভাবে করে নিতে পারেন ইচ্ছা করলে তারপর আপনার মোবাইল নাম্বারটা দিতে তারপর আপনার কাতারের আইডিটা দিয়ে দিতে হবে এখানে তো আমি আমার কাতারের আইডিটা দিয়ে দিচ্ছি তারপর আপনার এখানে ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশি মোবাইল নাম্বারটা তারপর প্রিয় বক্স নাম্বারটা দিয়ে দিতে হবে তারপর আপনার অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে তো আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তারপর আপনাকে এখান থেকে আপনার আপনার ডিটেলসটা আরও এখানে দিয়ে দিতে হবে আপনি যে ট্রাভেল করছেন আপনি কি বিজনেস ম্যান বা এমপ্লয় আপনি যে চাকরি করেন সেখানে এমপ্লয় সিলেক্ট করে দিবেন তো আমি এমপ্লয় সিলেক্টটা করে দিচ্ছি তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার পাসপোর্ট নাম্বার এখানে দেওয়ার দরকার না আপনার যেহেতু আইডি কার্ডটা দিয়ে দিয়েছেন অলরেডি তারপর এখানে আপনার দেখানো হচ্ছে যে টোটাল প্রিমিয়াম হচ্ছে পঁয়ত্রিশ রিয়াল বিশ পয়সা তো এখান থেকে আপনি যখন প্রসিডে চলে যাবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তারপর আপনাকে আপনার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে নিতে হবে ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য আপনাকে আপনার আইডি কার্ডের ফটোকপি তুলে দিয়ে দিতে হবে তো আইডি কার্ডের ফটোকপি দেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক আপলোডে যেতে হবে অলরেডি লাইব্রেরিতে থাকে সেক্ষেত্রে আপনি লাইব্রেরি থেকে দিয়ে দেবেন যদি না থাকে তো টেকে ভিডিও অর ফটো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনি আপনার ফটোটা এভাবে ক্লিক করে দিবেন দেন ইউজ ফটো তারপর আপনার দ্বিতীয় ফটোতে যাবেন এটা আপলোডিং হচ্ছে আপলোডিং হয়ে গেছে তারপর আপনি দ্বিতীয় ক্লিকে যাবেন ঠিক আপনি এখান থেকে আবার চলে যাবেন আপনার ব্যাক ব্যাক সাইড অফ আপনার আইডি কার্ড সেখানে আপনি চলে যাবেন এখানে ক্লিক করে দিবেন ইউজ ফটো ইউজ ফটো দেওয়ার পরে আপনার আপলোডিং হচ্ছে এরপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা কীভাবে করবেন তো পেমেন্টটা করার পর আপনি যদি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেন ডেবিট কার্ড থেকে পেমেন্ট করেন credit card debit card select করে দেবেন আর যদি ক্রেডিট কার্ড থেকে করেন তো ক্রেডিট কার্ড সিলেক্ট করে দেবেন আমি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করবো সেহেতু আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনি নিচের অপশনে গিয়ে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে এগ্রি করে দিতে হবে এগ্রি করে দেওয়ার পর আপনাকে এখানে লেখা আসবে পে নাও মানে পুরো টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে এটা ভালোভাবে পড়ে নেবেন তারপর এগ্রি করে দেবেন এগ্রি করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার ভিসা কার্ড না মাস্টার কার্ড সেটা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার মাস্টার কার্ডটা সিলেক্ট করে দিব মাস্টার কার্ড সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিতে দিতে হবে কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনার কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে হবে মান্থ এবং ইয়ার তারপর কার্ডের পিছনে যে তিন ডিজিটের একটা কোড থাকে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো এটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে যখন দিবেন আপনার আপনার কাছে একটা মেইল আসবে ইন্স্যুরেন্সটা করছে সেই ইন্স্যুরেন্সের কপির একটা মেইল চলে আসবে আপনার কাছে মেইলটা দেখতে এরকম হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই ইন্স্যুরেন্সটা করা হয়ে যাও আপনি ইন্স্যুরেন্সটা দেখতে ঠিক এরকম হবে এখানে কত টাকা আমার কভার করবে সেটা সমস্ত কিছু ডিটেলস এখানে দেয়া আছে এরকম একটা কপি আসবে সেটার আপনি প্রিন্ট করে নিলেই হবে তারপর আপনার রিসিপ্ট কপি আসবে এখানে যে আপনি টাকা কয় টাকা নিয়েছে সেটার একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে আপনাকে এটা হচ্ছে রিসিপ্ট ট্রাভেল ইন্স্যুরেন্সটা হবে তো এই হচ্ছে আসলে ট্রাভেল ইন্স্যুরেন্সটা কীভাবে করবেন সেটা ছিল একটা খুব সহজ একটা বিষয় আপনি ইচ্ছা করলে পাঁচ দশ মিনিটের মধ্যে করে নিতে পারবেন তো আজকে ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ